চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নেব তবে লক্ষ্য রাখতে হবে চাউমিন যেন একেবারেই গলে না যায় চাউমিন আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব অমলেটের জন্যে কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউ দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার সময় এইভাবে একটু কচলে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি সামান্য নুন দিয়ে একটু চটকে নেব এতে করে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সব কিছুই একটু নরম হয়ে যাবে যেহেতু বাচ্চাদের টিফিন সেই জন্যে আমি কোনো কাঁচা লঙ্কা বা ঝালের ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউ আমার পুরোটা লাগবে না তাই আমি কিছুটা নিয়ে বাকিটা রেখে দিলাম দিয়ে দিচ্ছি আরও কিছুটা নুন দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো জল আপনারা চাইলে এতে এক চামচ ময়দা বা কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার ভেজে নেব প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি তেল লাগবে না চামচে করে অল্প অল্প করে চাউয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি একটু গোল গোল শেপ করে একসাথে প্যানের মধ্যে তিনটে ধরে তাই আমি তিনটেই দেব ছোট ছোট করে আপনাদের প্যান যদি আরও বড় হয় তাহলে আরও অনেকগুলো করেও ভাজতে পারেন গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু লোতে রাখতে হবে তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে উল্টে দিচ্ছি দেখুন এই সাইডটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়েছে দুটো সাইডই লালচে লালচে করে ভেজে নেব তবে এটা গ্যাসের ফ্লেম কমিয়ে ভাজতে হবে না হলে কিন্তু বাইরেটা লালচে হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি প্লেটে তুলে নিচ্ছি আরও কিছু ভেজে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল আবারও ঠিক একইভাবে চামচ দিয়ে গোল গোল করে দিচ্ছি গোল গোল করে দিলে দেখতে বেশ ভালো লাগে দেখবেন কোনো জিনিস যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু বাচ্চাদের সেটা খাওয়ার প্রতি এমনিই ইন্টারেস্ট গ্রো করে একইভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব এগুলো শুধুও যেমন খাওয়া যায় আবার ইচ্ছে করলে টমেটো কেচাপ দিয়েও খেতে পারে দুটো সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে